আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জান্নাতুল ফেরদৌসি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে কৌক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জলবায়ু পরিবর্তন জনিত সংকট উত্তরণ blue economy smart city community based eco friendly tourism STP নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন এ সময় ইউএনডিপি কোক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভা শেষে কোক চেয়ারম্যান জানান সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ইউএনডিপির সহযোগিতায় কোক কক্সবাজারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা করছে আগামী তেরোই মে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে হজ পালন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে এতে যথাসময়ে উপস্থিত হতে জেলায় নিবন্ধিত সকল হজ যাত্রীগণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আসার সময় হজ নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক ফাহমিদা বেগম মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন ও অভ্যন্তরীণ শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সচিব ও পরিষদের মেম্বারসহ সংশ্লিষ্টরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন এ সময় তিনি বলেন ইউনিয়ন পরিষদে মামলা জট কমাতে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে উখিয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য শাহিন আক্তার ও শিক্ষিকা নুসরাত জাহান সভায় আসন্ন প্রথম সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান ও প্রস্তুতি গ্রহণ সহ উপবৃত্তি প্রদান বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় শিক্ষক শিক্ষার্থী ও মা অভিভাবকরা উপস্থিত ছিলেন এদিকে উখিয়ায় ক্ষুদ্র প্রান্তিক দরিদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষিপণ্য সংগ্রহের ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীল ভ্রাম্যমান দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এসব ভ্যান গাড়ি ও কৃষিপণ্য সংগ্রহ সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করেন আজ রাজাপালং ইউনিয়ন পরিষদে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এ সময় তিন নম্বর ওয়ার্ডের মেম্বার সৈয়দ হামজা ও নয় নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা একুশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জল ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে চলবে রাত বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা উনিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে